হ্যালো আসসালামু আলাইকুম আমি নিয়ে আসছি এবার ঈদের স্পেশাল কালেকশন সাফওয়ার আপনারা লাইভটি দেখুন এখানে আমাদের অনেকগুলো পাঞ্জাবির কালেকশন আছে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা আছে আপনি আমাদের ওয়েবসাইটে এবং আমাদের পেজে গিয়ে আরও দেখতে পারবেন লাইভটি শেয়ার করতে পারেন আমাদের সবগুলো পাঞ্জাবি খুব ভালো কোয়ালিটি কোয়ালিটিফুল এবং নিজেদের তৈরি করা এবং ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড করা পাঞ্জাবির কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা হবে না অ্যান্ড পাঞ্জাবি ডিজাইনও খুব ভালো অ্যান্ড আরও পাঞ্জাবি কালেকশন দেখতে আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন সামনে ঈদে আরও অনেক কালেকশন আসবে তার জন্য একটু ওয়েট করতে হবে যত সামনে ঈদ ঈদকে নিয়ে আমাদের অনেক আশা আছে আপনাদেরকে ভালো কিছু প্রোডাক্ট দেওয়ার জন্য তো অবশ্যই লাইকটি দেখবেন এবং আপনাদের যদি কোনো বান্ধবী ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন স্ক্রিনশট দিবেন অথবা আমাদের ফেসবুক পেজে নক করবেন তাদের কালেকশনের জন্য আমরা আপনাদেরকে আমাদের সকল নতুন যে ঈদের কালেকশন আছে সেইগুলো সেগুলো দিয়ে দিব ঈদের জন্য অলরেডি অনেকগুলো পাঞ্জাবি কালেকশন আমাদের কাছে চলে আসছে অ্যান্ড আরও আসবে অলরেডি প্রায় ভালো ভালো কোয়ালিটির ইন্ডিয়ান বাংলাদেশি আমাদের নিজেদের তৈরি করা এরকম অনেকগুলো কালেকশন আমাদের কাছে চলে আসছে অ্যান্ড আরও আসবে দোয়া করবেন এবং লাইভটি দেখবেন অ্যান্ড লাইভটি শেয়ারও করে দেবেন তো আমি কিছু কিছু পাঞ্জাবির কালেকশন এবং কোয়ালিটি এবং এর মেটেরিয়ালগুলো আপনাকে বলছি এই যে পাঞ্জাবিটা এটা জরি কাজ করা হ্যাঁ এটা লিলেন ফেব্রিক ফেব্রিকটা খুব ভালো কোয়ালিটিফুল এবং কালারটা দেখছেন এটা অনেকটা cream colour off white cream colour যেটা বুকে বলি পাঞ্জাবি দেখতে খুব সুন্দর চমৎকার ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন এর কোয়ালিটি খুব ভালো এবং হাতার কাজটা সুন্দর কোয়ালিটি যদি পছন্দ হলে অবশ্যই আপনি স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর বিভিন্ন কালেকশনগুলো দেখাবো অবশ্যই লাইকটি দেখবেন আরেকটি কালেকশন এটি হলো কটন মিক্স এই যে ডিজাইন এটা হলো কটন মিক্স ফেব্রিক গলা এবং তোমার এখানে জরির কাজ করা খুব সুন্দর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা হবে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো আমরা কোনো নর্মাল কোয়ালিটির প্রোডাক্ট সেল করি না আমাদের শপে অ্যান্ড আমাদের কোয়ালিটি নিয়ে কখনো কোনো রিটার্ন আসে নাই কোনো কমপ্লেন আসে নাই তো অবশ্যই লাইকটি দেখবেন এবং বান্ধবী পছন্দ হলে দেখেন আপনি যে কোনো সাইজ পাওয়া যাবে এবং অনেকগুলো বাচ্চা সাইজ পাওয়া যাবে এবং বাপ বেটা সাইজ পাওয়া যাবে এর জন্য অবশ্যই আমাদের পেজে চোখ রাখতে হবে দেখেন এই পাঞ্জাবিটার কোয়ালিটিটা খুবই ভালো মানে কোয়ালিটিটা খুবই ভালো চমৎকার পাঞ্জাবি কাজ করা এবং দেখেন হাতায় এটা হাতায় কাজ করা আছে জরির কাজ করা ঠিক আছে আমি সম্পূর্ণটা খুললাম না অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতেই পারছেন যে আসলে পড়াটা কেমন কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তারপর আসি যে এটা অনেকের একটু ডিফারেন্ট কালার পছন্দ হয় মিষ্টি কালার তার ভিতরে এটা এটা হলো জরুরি কাজ করা এগুলো আমাদের নিজস্ব তৈরি করা নিজস্ব তৈরি করা তাই স্টকও পাবেন অ্যাভেলেবেল এটা আসলে মিষ্টি কালার হ্যাঁ যদিও ভিডিওর কারণে একটু তারতম্য হতে পারে বাট কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির কোনো সমস্যা হবে না এটাও জরির কালার এই যে দেখেন এটার কোয়ালিটিটা হলো কটন মিক্স যে কোয়ালিটিটা কটন মিক্স খুচা খুচা কাজ করা কোয়ালিটি খুব ভালো আমাদের প্রোডাক্টগুলো এটা নিশ্চিত থাকতে পারেন এটার হাতায় কোনো এটা হাতায় কাজ করা নেই বাট সম্পূর্ণ পাঞ্জাবিটা এই কালার কোয়ালিটিফুল পাঞ্জাবি কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না লাইভটির সাথে থাকুন আপনাদেরকে আরও অনেকগুলো কালেকশন দেখাচ্ছি এই যে এটা এটা একটা নেভি ব্লু কালার যদি এটা হয়তো ভিডিওর কারণে একটু বেশি নেভি ব্লু দেখাচ্ছে পারে এটা শুধু অনেকটা ডিপ হ্যাঁ আমি আমাদের যে অরিজিনাল পিক পাবে এই যে এখন একদম এক্সাক্টলি কালারটা দেখতে পাচ্ছেন সেই কালারটা এবং কি আমাদের ফেসবুক পেজে নক করলে আমরা আপনাকে ছবি দিয়ে দিব তখন আপনি এক্সাক্টলি কালারটা দেখতে পারবেন এটা ওখানে জরির কাজ করা আর এটা হলো linen fabric linen fabric Indian Indian linen fabric quality full Punjabi quality নেই ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না পাঞ্জাবিটা কোয়ালিটি ফুল হ্যাঁ এটা একদম ডিপ নেবে ওটা পাঞ্জাবি ওকে ওকে আমি আমার টাকা শোনা যাচ্ছি এটা হলো অনেকটা মানে বাসন্তী কালারের মতো পাঞ্জাবিটা এটা হয়তো ভিডিওর কারণে একটু অন্যরকম দেখাচ্ছে একজ্যাক্টলি কালারটা আসতেছে না আমি একজ্যাক্টলি কালারটা ধরার জন্য আপনাকে চেষ্টা করতেছি এই দূর থেকে আমি আপনার আমাদের ফেসবুক পেজে নখ দিলে আমরা আপনাকে ছবিটা দিয়ে দিব ছবিটা আপনি স্পষ্ট কালারটা দেখতে পারবেন এটার কোয়ালিটিটা দেখেন কটন মিক্স গলা কাজ প্লাস এটা এখানে আসলে কালারটা একজ্যাক্টলি কালারটা আসতেছে না ভিডিওর কারণে বা লাইটিংয়ের কারণে কোনো সমস্যার কারণে তো আশা করি যে আপনারা আমাদের ফেসবুক পেজে নক করবেন কোনো পাঞ্জাবি পছন্দ হলে আমরা অবশ্যই আপনাকে বেটারটা চেষ্টা করবো তারপর দেখি আর একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটাও খুব ভালো কোয়ালিটির আর জরির কাজ হ্যাঁ cotton mix fabric cotton mix যে খোঁচা খোঁচা কাজ করা ঠিক আছে এটার আবার হাতের কাজ আছে না এটার হাতের কাজ নেই এটার গলায় কাজ শুধু এটা প্রথম এটা সারা পাঞ্জাবিতে এই খোঁচা খোঁচা কাজটা করা আছে খুব কোয়ালিটি কোয়ালিটি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে এবং কোয়ালিটি রিটার্ন আছে আপনার প্রোডাক্ট কোয়ালিটি না থাকলে আপনি অবশ্যই প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন এই যে দেখছি আরেকটা প্রোডাক্ট সেটা এই যে এই যে এখন এর যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিটির এটা আবার সম্পূর্ণ গলা এমব্রয়ডারি ওয়ার্ক সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক গুদামটা দেখতে পাচ্ছেন এবং এটি আবার হাতে কাজ করা আছে আপনি দেখেন সম্পূর্ণ পাঞ্জাবি হচ্ছে এই ডিজাইনটা আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাঞ্জাবিতে এই দাগটা করা আছে এই কাজটা করা আছে পাঞ্জাবির কোয়ালিটি খুবই ভালো কটন ফুল কটন পাঞ্জাবি এটা কমফোর্টেবল তারপর সে আমি মেরুন কালারের ভিতর পাঞ্জাবিটা আপনি এখন এক্স্যাক্টলি যে কালারটা পাঞ্জাবি আপনি সেই কালারটা দেখতে পাচ্ছেন কালার এবং তারতম্য কোনো সমস্যা হলে অবশ্যই আপনাদেরকে মেসেজ করে বলে দিব এই